ওকে হ্যালো সবাইকে ওয়েলকাম আমাদের সেকেন্ড ভিডিওতে প্রথম ভিডিওতে আপনারা এইগুলো দেখেছিলেন সেকেন্ড ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো অন পেজ এসিও নিয়ে সো প্রথম ভিডিওর কথা যদি আপনাদের মনে থাকে অন পেজ এসিওর মানে ছিল এমন জিনিসপত্র যেগুলো আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে করি তাই না আমাদের নিজেদের ওয়েবসাইটে করার জন্য যেই যত কাজকর্ম আমরা করি যেগুলো আমাদের নিজেদের ওয়েবসাইটের ভিতরেই করা যায় যার জন্য আমাদের অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না সেই ব্যাপারগুলোকে আমরা বলি অন পেজ এসিও এখন কথা হলো একটা এসিও শুরু করার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে দুইটা জিনিস জানতে না একটা জিনিস থাকতে হবে আর একটা জিনিস জানতে হবে থাকতে হবে হলো ওয়েবসাইট আর জানতে হবে হলো কোন কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করতে চাই ঠিক আছে তো এই এই যে যে আমি মিনি কোর্স বানাচ্ছি এটার জন্য আমি ধরে নেই আমাদের target keyword target keyword best cat food ঠিক আছে ধরে নিই আমরা আমাদের target keyword best cat food এখন এই আর আমি ধরে নিই আমার একটা ওয়েবসাইটও আছে ইউআরএল um, এটা আমি ধরে নিই আমার ওয়েবসাইটের ইউআরএল এইচটিটিপিএস ওকে এখন আমরা অন পেজ এসিও শুরু করব তাই না আমি বলে যে কি কি অন পেজ এসিওর জন্য দরকার আপনারা মাথায় রাখবেন ব্যাপারটা মনে রাখবেন খালি এই ব্যাপারটা যে আমাদের টার্গেট কিওয়ার্ড হলো এইটা এই জিনিসটাকে আমরা র্যাঙ্ক করতে চাই ওকে তো প্রথমেই এই যে দেখুন এই এই পেজটা খুব ভালোভাবে অপটিমাইজ করেছি আমরা যে যে কারণে এই পেজটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে তো অপটিমাইজ করার জন্য আমরা কি কি ব্যাপারে লক্ষ্য রাখি প্রথমেই আমাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের ওই পেজটার টাইটেল হতে হবে ওকে তার মানে এই না যে টাইটেলের ভিতরে শুধু ওই কিওয়ার্ডটাই থাকবে টাইটেল হবে টাইটেলের মতো বা টাইটেল টাইটেলটা শুধু বেস্ট ক্যাটফুড হবে না টাইটেলটার আগে পরে কথা থাকবে বাট টাইটেলটার ভিতরে আমাদের কিওয়ার্ডটা থাকতেই হবে ওকে টাইটেল ট্যাগ বলে এই ব্যাপারটাকে আমরা যদি ভিউ পেজ সোর্স দেই ভিউ পেজ সোর্স দিয়ে আপনি যদি টাইটেল দেন তাহলে আপনি দেখবেন এখানে আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা তাই না সো সবসময় টাইটেল ট্যাগে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে এটা একটা মাস্ট অন পেজ এসিওর জন্য সেকেন্ড যে ব্যাপারটা সেটা হলো আমাদের ইমেজ প্রপারলি অপটিমাইজড হতে হবে ইমেজের অল্ট টেক্সট আমরা যদি এখানে অল্ট আচ্ছা এভাবে না দেখিয়ে আমি আপনাদের আরও সহজে দেখাই বা আরও আরও সুন্দর করে আপনারা দেখতে পারবেন যেন সেভাবে বোঝাই আমি আপনাদের আমরা যদি একটা টুল ইউজ করি স্ক্রিমিং ফ্রগ স্ক্রিমিং ফ্রগ হলো একটা এসিও স্পাইডার যেটা অ্যানালাইসিস করতে পারে বিভিন্ন এসিও টুলকে মানে বিভিন্ন ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে বলে দেয় যে কী কী সমস্যা আছে বা কী কী ঠিক আছে না আছে ওটা দিয়ে আমরা খুব ভালো অন পেজ এসিওর অ্যানালাইসিস করতে পারি স্ক্রিমিং ফ্রগ লোড হতে থাক ততক্ষণে আমরা বলে ফেলি আর কী কী ফ্যাক্টর আছে সো টাইটেলে আমাদের কিওয়ার্ড থাকতে হবে তাই না আর্টিকেলটার ভিতরেও আমাদের কিওয়ার্ড থাকতে হবে এবং কিওয়ার্ডটা ন্যাচারালি আসতে হবে সো আমি যদি বেস্ট ক্যাট ফুডস লিখে সার্চ দিই আপনি দেখেন এই যে ন্যাচারালি এসেছে এই জায়গায় তাই না আরেক জায়গায়ও ন্যাচারালি এসেছে ন্যাচারালি আসার মানে হলো আমি যদি আবার ওই এখানে যাই দেখুন ask three different people about the best cat foods out there and you'll probably get three different answers লাইনটা শুনে কিন্তু মনে হচ্ছে না যে না এই লাইনটা এখানে কিভাবে আসলো অনেকে করে কি জোর করে কিওয়ার্ড দিয়ে দেয় এটা করা যাবে না জোর করে কখনো আমরা কিওয়ার্ড দিব না কিওয়ার্ড ন্যাচারালি আসবে ওকে জাস্ট আমরা মাথায় রাখবো যেন কিওয়ার্ড আসে আরেকটা যেই ব্যাপার সো এটা ছিল আমাদের সেকেন্ড ব্যাপার অন পেজ এসিওর জন্য থার্ড যে ব্যাপার সেটা হলো আমাদের এলএসআই কিওয়ার্ড এলএসআই বললে একটু জটিল হয়ে যাবে বোঝার জন্য বেসিক্যালি আমরা যদি উপরে যাই বেস্ট ক্যাট ফুড না আমাদের মেইন কিওয়ার্ড যেটার জন্য আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি এখন যেই পেজটা বেস্ট ক্যাট ফুড নিয়ে কথা বলে ওই পেজটার ভিতরে আরও কী কী কিওয়ার্ড থাকা উচিত বলেন তো ওই পেজটার ভিতরে ক্যাট ফুড কথাটা অনেকবার থাকা উচিত ওই পেজটার ভিতরে বিড়ালের বিভিন্ন টপিক অনেকবার থাকা উচিত বিড়ালের জন্য কোন খাবার ভালো কোন খাবার খারাপ বেসিক্যালি এমন সব কিছু থাকা উচিত যেগুলা শুনলে গুগল বুঝতে পারে যে না এই পেজটা আসলেই বিড়ালের খাবার নিয়ে এই পেজটা শুধু বারবার best cat food best cat ফুডই বলে যায় না এই পেজটা বিড়ালের খাবারের ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলেছে বিড়ালের খাবারের খাবারের নিউট্রিশন নিয়ে কথা বলেছে বিড়ালের খাবার কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না ওগুলো নিয়ে কথা বলেছে বিড়ালের খাবারের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কথা বলেছে সো যেই টপিকটা নিয়ে যেই যেই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই টপিকটার আশপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আপনার কথা বলার চেষ্টা করতে হবে এটার জন্য আপনি একটা ওয়েবসাইট আছে এলএসআই গ্রাফ ডট কম ওই ওয়েবসাইটে যদি আপনি যান তারপরে যদি আপনি আপনার মেইন কিওয়ার্ডটা ওই ওয়েবসাইটে লেখেন এই যে এখানে বেস্ট ক্যাট ফুডস যদি আমি লিখি তারপর I am not a robot দিয়ে আমি যদি জেনারেট দিই তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে বলে দিবে আর কি কি টপিক আছে রিলেটেড যেগুলো নিয়েও আপনার ওই সেম আর্টিকেলের মধ্যে কথা বলা উচিত আচ্ছা বেস্ট ক্যাট ফুড না বলে আমি ক্যাট ফুডস বলি তাহলে সুবিধা হবে যে আর কি কি আছে যেগুলো নিয়ে আপনার ওই সেম দেখতে পাচ্ছে না কেন কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো ডিসেবল এখানে সাধারণত এলএসআই রেজাল্ট আসে হয়তো এই সফটওয়্যারটা কাজ করছে না বা কোনো একটা ঝামেলা হয়েছে ওকে আমরা অন্য কোনো টুল ইউজ করি এই টুলটা খুব ভালো এলএসআই গ্রাফ আমি জানি না এখন কেন কাজ করছে না আপনারা চেষ্টা করবেন পরে কোনো এক সময় এসে দেখার হয়তো এখন কোনো একটা ঝামেলা হয়েছে ফাইন্ড এলএসআই কিওয়ার্ড কিছু পেইড টুল আছে যেগুলো দিয়ে কাজ করা যায় বাট পেইড টুল আমি আপনাদের দেখাচ্ছি না কারণ আপনারা বেশিরভাগই টুলে বিভিন্ন টুল টুলের উপর খরচ করতে চাচ্ছেন না বা সাধারণত করেন না এই কারণে আমি দেখাই না বাট এমনিতে কিওয়ার্ড এভরিওয়ার্ড দিয়েও দেখা যায় এইচ রেফস দিয়েও দেখা যায় এরকম অনেক কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে দেখা যায় সো এই যে দেখুন আমাদের একশো ছিয়ানব্বই পেজে হাজার হাজার কিওয়ার্ড এই টুলটা দেখিয়ে দিয়েছে যে এই কিওয়ার্ডগুলো নিয়েও আমাদের সেম আর্টিকেলের ভিতরে কথা বলা উচিত সো আমি যদি বেস্ট ক্যাট ফুড এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাই আমি শুধু বেস্ট ক্যাট ফুড নিয়ে কথা বলবো না আমি বেস্ট ফুড ফর কিটের নিয়ে কথা বলবো ক্যাট ফুড ব্র্যান্ড নিয়ে কথা বলবো এই পিউরিনা ওয়ান হলো একটা ক্যাটফুড ব্র্যান্ডের নাম ওটা নিয়ে কথা বলবো ডিসপেন্সার নিয়ে কথা বলবো ওয়ালমার্টে কী কী পাওয়া যায় ক্যাটফুড এগুলো নিয়ে কথা বলবো বেসিক্যালি এই সব কিছু নিয়ে তো আপনি কথা বলতে পারবেন না বাট যত বেশি পারেন সো আইডিয়াটা হলো যেই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চান ওই কিওয়ার্ডটার অ্যারাউন্ডে যত টপিক আছে সব কিছু নিয়ে কথা বলা ওটাও একটা অন পেজ এসিও ফ্যাক্টর এখন যদি আমরা এই কিউ এই ওয়েবসাইটটাকে নেও আমাদের এসিও স্পাইডার স্ক্রিমিং ফ্রগে দিয়ে স্টার্ট দিই তাহলে একটা মজার জিনিস দেখতে পারবেন আপনারা এই ওয়েবসাইটের ভিতরে যা যা সমস্যা আছে না আছে সব এই এসিও স্পাইডারটা আমাদের বলে দিবে ওকে সো আমরা আসলে আমরা আসলে একটু দেখি যে কি কি সমস্যা আছে কি কি আসলে ফিক্স করা উচিত এগুলো সবই টেকনিক্যাল এসিওর মধ্যে পড়ে এবং এগুলো সব অন পেজ এসিওর মধ্যেও পড়ে ও অ্যানালাইসিস করতে থাকুক ততক্ষণ আমরা বাকি অন পেজ এসিও ফ্যাক্টরগুলো দেখে ফেলি এর পরের অন পেজ এসিও ফ্যাক্টরের মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই আপনার ওয়েবসাইটের যেই পেজটা আপনি র্যাঙ্ক করতে চান ওই পেজটার ভিতরে অনেক কন্টেন্ট থাকতে হবে ঠিক আছে যত বড় আর্টিকেল হয় তত ভালো কারণ গুগল বড় আর্টিকেল পড়তে পছন্দ করে গুগল চায় যে আপনার ওয়েবসাইটে বড় আর্টিকেল থাকুক এবং বলা হয় যে আঠারোশো থেকে পঁচিশশো ওয়ার্ড যদি থাকে মিনিমাম তাহলে ওই পেজটা র্যাঙ্ক করতে পারে তবে যেহেতু কম্পিটিশন অনেক বেশি এইরকম ক্ষেত্রে অ্যাফিলিয়েট সাইট টাইটের ক্ষেত্রে সো আপনি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যত বেশি ওয়ার্ড দিতে পারবেন তত ভালো আপনার র্যাঙ্কিংয়ের চান্স তত বেড়ে যাবে এরপরে এরপরের যে ব্যাপারটা সেটা হলো সুন্দর একটা ন্যাভিগেশন থাকতে হবে ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইটের শুরুতেই বলে দিতে হবে যে এই ওয়েবসাইটের ভিতরে এই পেজটার ভিতরে কি কি পাওয়া যাবে ঠিক আছে সুন্দর ন্যাভিগেশন থাকলে আপনার গুগলের জিরো স্নিপেট যেটা আপনি দেখবেন যে আমি যদি লিখি এখানে ধরেন টম ক্রুজ এইজ তাহলে এই যে এই যে জিনিসটা পেলাম না আমি এটাকে বলে স্নিপেট এটা কিন্তু কোনো ওয়েবসাইট না তাই না এই ব্যাপারটাকে বলে গুগল স্নিপেট বা জিরো পজিশনও বলে অনেকে সো আপনার ওয়েবসাইট যদি সুন্দর করে স্ট্রাকচার্ড থাকে তাহলে আপনি জিরো পজিশনে র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে ওকে ওটা গেল আমরা কি কী নিয়ে কথা বললাম এতক্ষণ আমরা কথা বললাম টাইটেলের ভিতরে থাকার আর্টিকেল বড় হওয়ার আমরা কথা বললাম আরও অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি আপনারা জানেন এছাড়াও আরেকটা ব্যাপার যেটা সেটা হলো এইচ টু ট্যাগের মধ্যে আপনার কিওয়ার্ডের ভ্যারিয়েশন থাকতে হবে এইচ টু ট্যাগ কি এইচ টু ট্যাগ হলো আমরা যদি এখানে এইচ লেখা ক্লোজ দেই তাহলে দেখেন এই যে নিউলো ক্যাট ফুড এটা লিখে আমি যদি আবার এখানে সার্চ করি তো আপনি দেখতে পারবেন নিলো ক্যাট ফুড এই যে প্রত্যেকটা ব্র্যান্ডের যে কিওয়ার্ড মানে নিলো ক্যাট ফুড হলো একটা ক্যাট ফুডের ব্র্যান্ড এটা একটা H two tag H two tag যারা আপনারা ওয়ার্ড প্রেস ইউজ করেন তারা জানেন ওয়ার্ড প্রেসের বিভিন্ন ধরনের টাইটেল ট্যাগ হয় H one tag H two tag H three tag চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডের ভ্যারিয়েশন এই যে দেখেন ক্যাট ফুড কথাটা আছে কিওয়ার্ডের ভ্যারিয়েশনগুলো যেন এইচ টু ট্যাগের মধ্যে থাকে যদি থাকে তাহলে গুগল আরও ভালোভাবে বুঝতে পারে যে না এই ওয়েবসাইটটা আসলেই ক্যাটফুড নিয়ে কথা বলে এই কারণে ওরা ক্যাটফুড কথাটা টাইটেলেও রেখেছে ক্যাটফুড কথা কথাটা ওদের এইচ টু ট্যাগের মধ্যেও আছে এইচ ওয়ান ট্যাগের মধ্যেও আছে ইত্যাদি ইত্যাদি তো এই সব কিছু আমরা আসলে এসিও স্পাইডারে দেখতে পারবো এই জন্য আমি একবারে এসিও স্পাইডারে এসে আপনাদের এসিও স্পাইডারটা অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই কী কী হচ্ছে তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখবো আমরা এসিও e নিয়ে কথা বলছি সো আমরা সামারি দেখব না আমরা একবার এসিওতে e চলে যাব এসিওতে e এসে প্রথমেই যেই ব্যাপারটা আমরা দেখব আমরা নিচে এসে দেখব যে আমাদের রেসপন্স কোডের মধ্যে সবকটা এই এই ওয়েবসাইটে টোটাল চারশো বাহাত্তরটা পেজ আছে ওকে সো আপনারা যদি স্ক্রিমিং ফ্রগের ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে আপনি হায়েস্ট পাঁচশো ইউআরএল পর্যন্ত দেখতে পারবেন পাঁচশোর বেশি দেখতে পারবেন না পাঁচশোর বেশি দেখতে হলে আপনার পেইড সলিউশনটা কিনতে হবে সো আপনি যদি পেইড সলিউশনটা কিনতে রাখছেন সাধারণত অ্যাফিলিয়েট সাইট বা ওরকম সাইট টাইটে পাঁচশোর বেশি পেজ থাকে না এ কারণে সমস্যা হয় না তো আমরা পেজ টাইটেল থেকে শুরু করব ওকে পেজ টাইটেলে আমরা প্রথমে কি দেখব আমরা দেখব প্রত্যেকটা আমাদের টোটাল আট উননব্বইটা পেজ আছে আমরা দেখব প্রত্যেকটা পেজের টাইটেল আছে নাকি সো এই যে দেখুন এখানে প্রত্যেকটা পেজের ইউআরএল এবং এই যে প্রত্যেকটা পেজের টাইটেল প্রত্যেকটা পেজের টাইটেল আছে তাই না টাইটেল সবসময় আমরা চেষ্টা করব তিরিশ থেকে ষাট ক্যারেক্টারের মধ্যে রাখা ষাট হলো হায়েস্ট তিরিশ হলো মিনিমাম তিরিশ থেকে ষাট ক্যারেক্টারের মধ্যে আপনার যদি টাইটেল না থাকে যেমন এই যে দেখেন ব্রিডস এটা একটা বাজে টাইটেল বিহেভিয়ার এটা আরেকটা বাজে টাইটেল আমাদের টাইটেল এই যেখানে টাইটেলের লেন্থও দেওয়া আছে সবসময় চেষ্টা করবো আমরা তিরিশ থেকে ষাটের মধ্যে রাখতে ওকে আট কখন আট আটটা কি আটটা ক্যারেক্টার যদি থাকে এটা একটা বাজে টাইটেল টাইটেল যেহেতু বাজে টাইটেল দিলে হয় কি গুগলে ফাঁকা স্পেস থেকে যায় টাইটেলের পাশে ওই ওই স্পেসটা আমরা ইউজ করতে পারতাম কিওয়ার্ড দিয়ে যেটা করা হয় না এই যে এখানে ওরা বলেছে যে পঁয়ষট্টি ক্যারেক্টারের বেশি এই যে এই টাইটেলটা অনেক বড় তাই না এই টাইটেলটা are roses toxic to cats মানে বিড়াল বিড়ালের কি গোলাপ ফুল টক্সিক নাকি বিড়ালের জন্য দেখুন এই টাইটেলটা বেশি বড় হয়ে গেছে আটষট্টি ক্যারেক্টার হয়ে গেছে আমরা তিরিশ থেকে ষাটের মধ্যে রাখবো আবার এই যে দেখুন এই এই পেজগুলার টাইটেল তিরিশের তিরিশ ক্যারেক্টারের কম এগুলোকে আমরা আমাদের আর একটু বড় করতে হবে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আমরা চলে যাব মেটা ডেসক্রিপশনে মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা প্রথমেই যে ভুলটা দেখতে পাচ্ছি সেটা হলো উনপঞ্চাশটা পেজের মেটা ডেসক্রিপশন নাই এটা খুবই বড় একটা ভুল সব পেজের মেটা ডেসক্রিপশন থাকতে হবে এবং মেটা ডেসক্রিপশন হইতে হবে তিনশো বিশ ক্যারেক্টারের কম ওকে তিনশো বিশ ক্যারেক্টারের মধ্যে এবং চেষ্টা করবেন মেটা ডেসক্রিপশন যেন বড় হয় এই যে মেটা ডেসক্রিপশন হইল এই যে এই ডেসক্রিপশনটা মেটা ডেসক্রিপশন যার যত ভালো তার ওয়েবসাইটে মানুষের ক্লিক করার চান্স তত বেশি এবং মেটা ডেসক্রিপশন যত বড় তার মানে হলো আপনার এই যে যে নিচের সব কিছু তো আপনার কম্পিটিশন তাই না আপনার মেটা ডেসক্রিপশন যত বড় সব কম্পিটিশন আরেকটু নিচে নেমে যাচ্ছে তাই না কারণ মেটা ডিসক্রিপশন যদি বড় হয় বড় বড় মেটা ডিসক্রিপশনকে জায়গা দিতে সব কিছুর আরেকটু নিচে নেমে যেতে হবে সো আপনি আপনার কম্পিটিশনকে আরেকটু নিচে পাঠিয়ে দিচ্ছেন এই কারণে প্রপার মেটা ডিসক্রিপশন থাকা খুবই জরুরি ওকে আর কি দেখবো আমরা এখানে এই প্রত্যেকটা ব্যাপারই জরুরি বাট আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখে চেষ্টা করব যতটা সংক্ষেপে পারা যায় আপনাদের বোঝাতে যখন আপনি আপনার সাইটে ইমেজ আপলোড করবেন চেষ্টা করবেন ইমেজের সাইজ যেন একশো কিলোবাইটের কম থাকে একটা কমন ভুল সবাই যেটা করে সেটা হলো অনেকে পিএনজি ফরম্যাটের ইমেজ আপলোড করে পিএনজি ফরম্যাটের ইমেজ আপলোড করবেন না সবসময় জেপিজি ফরম্যাটের ইমেজ আপলোড করবেন কারণ জেপিজির সাইজ ছোট হয় এছাড়াও যখনই আপনি কোনো ইমেজ আপলোড করবেন সবসময় ইমেজের অল্ট টেক্সট দিয়ে থাকবেন অল্ট টেক্সট মানে হলো অল্টারনেটিভ টেক্সট এবং গুগল তো আর মানুষ না গুগল তো ইমেজ দেখে বুঝতে পারে না ইমেজ কি সো গুগলের যেটা করে প্রত্যেকটা ইমেজ যখন আপনি আপলোড করেন আপনার ইমেজের দেখবেন অল্ট টেক্সট দেওয়ার অপশন থাকে যখন আপনি অল্ট টেক্সট দিয়ে দেন তখন গুগল বুঝতে পারে যে হ্যাঁ এই ইমেজটা এই টপিকের উপরে এবং এই কারণে গুগলের যে ইমেজ সার্চ আছে সেখানে আপনার এই যে ইমেজ সার্চ সেখানে আপনার ওয়েবসাইটের ইমেজ র্যাঙ্ক পাবে এবং এছাড়াও ধরেন বাই এনি চান্স যদি কোনো অন্ধ মানুষ আপনার ওয়েবসাইট পড়ে যারা ইমেজ টিমেজ দেখতে পারছে না তারা বিভিন্ন টেক্সট রিডার ব্যবহার করে ওই ইমেজের ভিতরে ভিতরে কি আছে এটা অল টেক্সট যদি দেওয়া থাকে সেখান থেকে বুঝতে পারবে এই কারণে অল টেক্সট থাকা জরুরি ওকে এছাড়াও আরও অনেক কিছু আছে অনেক কিছু আছে এগুলো নিয়ে আমি এখনও কথা বলছি না সাইট স্ট্রাকচার নিয়ে আমি কথা বলছি না আমরা আবার বেসিকে ফেরত যাই বেসিকে ফেরত যাই সো আমি যদি একদম সিম্পলিফাই করি প্রথমেই আপনি যখন অন পেজ এসিও শুরু করবেন প্রথমেই আপনি আমরা প্রথম ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম ওগুলো মাথায় রাখবেন যে এসএসএল সার্টিফিকেট আছে নাকি ডোমেইনটা প্রপার ডোমেইন নাকি সাইটের আর্কিটেকচার সুন্দর করে করা আছে নাকি এই সব টেকনিক্যাল ব্যাপারগুলো দেখবেন তারপরে আপনি দেখবেন টাইটেল ঠিক আছে নাকি এসিওর e জন্য আমাদের যে আমাদের যে রুলগুলা যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে কিওয়ার্ড আছে নাকি এইচ টু ট্যাগের মধ্যে কিওয়ার্ড আছে নাকি এলএসআইয়ের ভ্যারিয়েশন দেওয়া আছে নাকি সাইটের কন্টেন্টের কন্টেন্টটা বড় নাকি কন্টেন্টের ভিতরে কিওয়ার্ডের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে নাকি কন্টেন্টটার ডেপথ কীরকম এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো সব যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের অন পেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না এছাড়াও অন পেজের অন পেজ এসিওর আরও কিছু বেসিক ব্যাপার আছে যে বেসিক ব্যাপারগুলো নিয়ে আমি এখন কথা বলছি না তার কারণ হলো অন পেজের বেসিক ব্যাপারগুলো আমরা অলরেডি কাভার করেছি এই চ্যানেলেরই আগের একটা ভিডিওতে ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন ওই ভিডিওটাও দেখে ফেলার তাহলে আপনাদের পেজ এসিও নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সো ধন্যবাদ সবাইকে থার্ড ভিডিওতে আমরা কথা বলবো অফ পেজ এসিও নিয়ে অন পেজ এসিও নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে জানান আমি চেষ্টা করবো এগুলোর অ্যান্সার দিতে আপনাদের কমেন্টে ধন্যবাদ